আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন সাইটে যেটি নতুন নয় আশা করি এটি অনেক আগে মার্কেট প্লেসে এসেছে এবং দুর্দান্তভাবে অনেকে কিন্তু কাজ করছে এবং বিভিন্ন ধরনের কাজের অফার কিন্তু রয়েছে আশা করি আপনি এই মার্কেট প্লেসে কাজ করলে মিনিমাম দুই থেকে পাঁচ ডলার ডেলি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই আমি আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ওয়েবসাইটের উপর ভিডিও দিয়েছি আশা করি সেই সেই সাইটগুলোতে কাজ করলেও আপনি পাশাপাশি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে এই পেইটেরা ডট কম অনেক দিন আগে থেকে কিন্তু মার্কেট প্লেসে রয়েছে এবং কী কী কাজের অফার এখান এখানে রয়েছে আশা করি ইন্টারপ্রেজে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে সাইন আপের কাজ রয়েছে কমপ্লিট সার্ভের কাজ রয়েছে ভিডিও আপলোডের কাজ রয়েছে এবং কিছু লেখা সম্পর্কে এবং ফ্রেন্ডকে ইনভাইট করলে বা রেফার করে করে আর্নিং জেনারেট করার অপরচুনিটি রয়েছে এবং কেনার অন্য মেম্বার কতজন সেটি আপনি নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন এবং এখানে কাজ কমপ্লিট করছে এত এবং পেমেন্ট দিয়েছে এত পেমেন্ট নিয়ে অদ্যাবধি কোনো ঝামেলা হয়নি এবং আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করে ডেলি দুই থেকে পাঁচ ডলার অনায়াসে ইনকাম করে করে ফেলতে পারবেন খুব সহজে সো এখানে কাজ করতে হলে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং এখানে step by step account create করা থেকে শুরু করে কীভাবে ভেরিফিকেশন করতে হবে এবং কীভাবে কাজ করতে হবে এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হবে অ্যাট ও জেড আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সো ভিডিওটি শুরু করার আগে মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং আরেকটি কোডিয়াল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমার নিউ মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে এবং যারা ইংলিশ রিলেটেড কন্টেন্টস আছেন তাদের জন্য এই চ্যানেলটি আমি মনে করি বেস্ট এবং এখানে অসম বা ইনফরমেটিভ কিছু মেক মানি অনলাইনের উপর ভিডিও পেয়ে যাবেন যেটি হয়তো যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না সো আশা করি সেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন অলরাইট আপনি পর্দায় দেখতে পাচ্ছেন পেইডারা ডট কম আপনি সরাসরি গুগলে যদি চার্জ দেন তাহলে অবশ্যই এই ইন্টারফেস চলে আসতে পারবেন খুব সহজে আমি সেটি দেখাচ্ছি না আশা করি এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনাকে জেনে রাখতে হবে যে এখানে কিছু ফ্রিকুয়েন্টলি আক্স কোয়েশ্চেন দেওয়া রয়েছে এবং যেই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই আপনাকে জানা রাখতে হবে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করতে হলে কেননা জেনে শুনে বা দেখে কাজ করা ভালো বা কাজ স্টার্ট করা ভালো অযথায় কারো কান কথায় কান দিয়ে বা শুনে আপনার কাজ করা উচিত নয় যে কোনো ওয়েবসাইটে সো এখানে what is Paidera Paidera is a multi stream income generating websites containing different methods and ways to make money online so easily for people for around the world based on simplicity and easy to use platform and so এখানে হরেক রকমের কাজ অপার কাজ করার অপরচুনিটি রয়েছে এখানে সাইন আপ করার কাজ থেকে শুরু করে সব কাজ এখানে আপনি করতে পারবেন how much I can earn there is no limit of what you can make using this platform এখানে কোনো লিমিটেশন নেই আর্নিং করার যত আপনি সময় দিবেন তত ইনকাম জেনারেট করার আপনার পসিবিলিটি থাকবে how time I can work you can work as much I can you are in search of time you span working you are your own boss অর্থাৎ আপনি যত টাইম দিবেন তত আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনি আপনার ওন বস হয়ে যাবেন is my currently accepted all countries are accepted সব কান্ট্রি কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করা হচ্ছে এবং পাশাপাশি এখানে হিউজ পরিমাণ কাজ করার অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন এবং কুইজেস কুইজ করে এবং টাস্ক করে এবং বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজের অফার রয়েছে এবং পেমেন্ট মেথড কি সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে বা খেটে খেটে না দেখে যদি ভিডিওটি দেখেন আশা আশা করি আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন দুই থেকে পাঁচ ডলার এখান থেকে শুধু সার্ভের কাজ করে সো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এখানে নাথিং নিউ আপনার জন্য এটি একেবারেই সহজ ফার্স্ট নেম লাস্ট নেম এবং user name email address password confirm password যখন দিবেন তখন আপনি আপনি এখানে sign up and create my অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে আপনার সামনে আপনার কাছে একটি মেইল চলে যাবে অথবা আপনার যদি ইতিমধ্যে চ্যানেলটি ইতিমধ্যে যদি এখানে এই ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সাইন আপে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনি লগ হয়ে যাবেন এবার চলে যাচ্ছি এখানে যে একটি ইমেল আসবে সেটি আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেজেস ডট কম এখানে আমার একটি ইমেল এসছে এই যে ইমেলে আমি ক্লিক করার পরে এই ডট কম এখানে যে একটি লিঙ্ক চলে আসছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেন আপনি নতুন একটি ইন্টারফেস পাবেন যেখানে আপনাকে লগ করতে বলবে এই এই অপশনে লগ করার পরে আপনি মূল ইন্টারফেসে চলে যাবেন অর্থাৎ তাদের পুরোপুরি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনাকে আরও একটি কথা বলে রাখছি সেটি হচ্ছে এইখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি zero point five zero dollar কিন্তু আপনি এখান থেকে সাইন আপ বোনাস পাচ্ছেন আমি আবার বলছি এখানে zero point five zero dollar আপনি সাইন আপ বোনাস পাচ্ছেন অর্থাৎ অ্যাকাউন্ট করার বিনিময়ে সো এখানে আসার পরে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করে রাখবেন কেননা আপনি যেহেতু এখানে দীর্ঘমেয়াদে কাজ করবেন সুতরাং আপনি অনায়াসে সব কিছু কিন্তু এখানে আপডেট করে রাখবেন যাতে করে আপনার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা না হয় আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন পরবর্তী যে কোনো সময় আমি সেটি করে নিয়েছি আশা করি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আপনি এখানে যে ইন্টারফেসগুলো পাবেন সেটি আমি একটু একটু করে ব্যাখ্যা করছি এবং পাশাপাশি একটু পরে আমি কিভাবে কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার ক্লিক্সের জন্য এখানে যে অ্যাডগুলো আসবে সেই এক হাজার ক্লিক্সের জন্য আপনি থ্রি ডলার পাচ্ছেন এবং আপনি যদি প্রতি রেফার করে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই প্রতি রেফারেল এগেনস্টে আপনি টেন সেন্ড করে পাচ্ছেন এটি এক্সট্রা বোনাস আপনার জন্য এবং এখানে যে রেফারেল লিঙ্কটি দেওয়া রয়েছে সেটি আপনি এখান থেকে সরাসরি যে এখানে মিডিয়াগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে ফেসবুক রয়েছে টুইটার রয়েছে লিঙ্ক লিঙ্কদিন রয়েছে এবং আদার্স অন্যান্য মিডিয়াগুলো রয়েছে সেখানে সরাসরি যদি আপনি সেটি শেয়ার দেন তাহলে তার বিনিময়ে রেফারেল ভ্যালিড রেফারেলের জন্য আপনি zero point ten one zero dollar করে পাচ্ছেন সো এটি গেল রেফারেলের ইনকাম এবার কীভাবে কাজ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তার আগে আরেকটি জিনিস না না দেখলে নয় সেটি হচ্ছে এখানে বাদিকে আপনি অনেকগুলো অপশন খুঁজে পাবেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আটটি কাজ রয়েছে ডেলি কিন্তু আট থেকে দশটি কিন্তু কাজ রয়েছে এখানে কাজের ব্যাপারে একটু বলি সেটি হচ্ছে আপনি যদি দশ সেন্টের কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে সাত থেকে আটটি প্রশ্নের জবাব দিতে হবে তার মানে অ্যান্সার দিতে হবে অ্যান্সারগুলো খুব সোজা সেগুলো হচ্ছে আপনার ডেট অফ বার্থ চাইবে আপনার ফ্যামিলি মেম্বার কত বা আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট বাই করেন কিনা বা আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন কিনা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তারা আপনার কাছ থেকে জানতে চায় দ্যাটস কল সার্ভে ওয়ার্ক এরপর যদি আপনি ফিফটিন সেন্টের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনাকে হয়তো তারা দশ থেকে বারোটি প্রশ্নের অ্যান্সার চাইতে পারে এরপরে আপনি যদি বিশ সেন্টের কাজ এখানে করতে চান তাহলে অবশ্যই ফিফটিন থেকে সিক্সটিন কোয়েশ্চেন তারা আস্কিং করতে পারে সুতরাং এ হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া এবং ওয়ান ডলারের যদি কাজ হয় তাহলে অবশ্যই আপনার হয়তো বিশ বা পঁচিশটি প্রশ্ন তারা আস্কিং করতে পারে বা জিজ্ঞাসা করতে পারে এই হচ্ছে মোটামুটি কাজের ক্রাইটেরিয়া আমি নিশ্চিত থাকুন যে এখানে পেইটারা ডট কমের মধ্যে মিনিমাম আট থেকে দশটি কাজ অ্যাজ ইট ইজ সবসময় কিন্তু তাকে আপনি এটি নিশ্চিত থাকেন এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখান থেকে রেফারেল করে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনি রেফারেল ইনক্রিজ করতে পারবেন এবং রেফারেল ইনক্রিজ করার পরে এখানে আরও আরও হিউজ পরিমাণ কাজের অফার পাবেন এখানে আমার অ্যাকাউন্ট করার সাথে সাথে কিছুক্ষণ আগে ছিল zero point five zero dollar এবং কিছুক্ষণ আগে আমি একটি কাজ করেছি সেটি আমি দেখাচ্ছি কাজটি অত্যন্ত সোজা একটি কাজ সেই কাজটি এখানে আমার কংগ্রাচুলেশন জানিয়েছে সার্ভে একটি কাজ আমি করেছি আসলে এটি পেমেন্ট করে কিনা সেটি অবশ্যই প্রুভ করার জন্য আমি এখানে এই কাজটি করেছি আশা করি সেই পেমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন zero point one six dollar কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে আশা করি সেটি আমি কনফার্ম করে নিয়েছি সো আপনি আশা করি এই ওয়েবসাইটটিতে কাজ করে নিশ্চিত কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন অবসর সময় আপনার প্রয়োজনীয় সময়টাকে স্পেন্ড করে সো এখানে এক কথায় বলা যায় যে কাজগুলো করবেন সেটি অবশ্যই আপনার সহজ কাজ কীভাবে কাজ করবেন সেটি আমি দেখেছি এই যে এখানে টাস্ক দেখতে পাচ্ছেন টাস্কে ক্লিক করার পরে আপনি এখানে হিউজ পরিমাণ কাজের অফার পাচ্ছেন কাজগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি সো এখানে কি প্রসেসে আপনি কাজ করবেন সেটি আমি একটি দেখিয়ে দিব জাস্ট বাকিগুলো কিন্তু আপনি ইজিলি করে ফেলতে পারবেন আমার দেখানো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন কোড অফ মিউজিক সার্ভে এখানে একটি মিউজিক সার্ভে রয়েছে তবে এটি করতে হলে মিনিমাম আপনার অ্যাকাউন্টের মধ্যে নাইনটি ফাইভ রেফারেল থাকতে হবে তার মানে রেফারেল থাকলে কিন্তু আপনি এখানে এই fifty zero point fifty dollar কাজটি করতে পারবেন এরপর এই দ্বিতীয় কাজ যেটি দেখতে পাচ্ছেন এটি সার্ভের কাজ এবং এটি করলে করতে হলে আপনাকে ফোরটি চল্লিশ জন রেফারেল থাকতে হবে এবং এটি হচ্ছে ফ্রি এই কাজটি আমি কিছুক্ষণ আগে করেছি এবং one zero point one six dollar কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে আপনি দেখতে পেলেন কিছুক্ষণ আগেই এবং এই চতুর্থ কাজ যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে zero point one five dollar এটি আমি একটু লাইভে করিয়ে দেখাচ্ছি সুতরাং আমি এখানে ক্লিক করলাম আমি নতুন একটি ট্যাব ওপেন করলাম নতুন একটি ট্যাব ওপেন করার পরিপ্রেক্ষিতে আপনার সামনে হাজির হবে এ ধরনের একটি ইন্টারফেস এই ইন্টারফেসে আসার পরে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং সেই প্রশ্নগুলো অবশ্যই অ্যান্সার দিবেন সেগুলো চলুন দেখে নেওয়া যাক আপনি স্টার্ট সার্ভেতে ক্লিক করবেন স্টার্ট সার্ভেতে ক্লিক করার পর এখানে একটি প্রশ্ন এসছে সেটি হচ্ছে have you ever love someone so এখানে যদি ইয়েস হয় ইয়েস দেবেন that's it's it's a funny question I think so that's go আপনি স্ক্রলিং করে চলে আসবেন এরপর নেক্সটে চলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে আবার স্ক্রলিং করে scroll down to continue continue করার জন্য নিচে চলে যেতে বলেছে অলরাইট আর একটি প্রশ্ন চলে এসেছে সেটি হচ্ছে ডু ইউ হ্যাভ এটি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে ইয়েস দিয়ে রাখবেন আপনার ইয়েস থাকলে ইয়েস দেবেন নো থাকলে নো দেবেন দেয়ার সিট এরপর নেক্সটে ক্লিক করবেন ফানি কোয়েশন আই থিঙ্ক এটা একদিকে মজাদার অপরদিকে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন অর্থাৎ এন্টারটেইনমেন্ট পাশাপাশি আপনার আর্নিং লার্নিং তো বটেই সো এই প্রশ্নগুলো অবশ্যই আপনি অ্যান্সার দিতে পারবেন do you believe in love at first sight yes that's it okay then নেক্সটে ক্লিক করবেন এই কোয়েশনগুলো খুবই ফানি কোয়েশন এবং amazing question I think so you can answer all the questions all together alright do you like love songs yes yeah it makes me thumb next click করবেন স্ক্রলিং করে একটু নিচে চলে আসবেন এরপর কন্টিনিউতে চলে আসবেন আপনার অন্য কোনো কিছুতে ক্লিক করার প্রয়োজন নেই do you currently have a crush yes I wish you are dating now okay next এরপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার নেক্সট পেজে চলে আসবে এইভাবে আপনাকে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে got your first is yet yeah almost these are the very very funny questions i think all right you have to come to this continue went on your first date yet yeah How old were you when you went on your first date? Alright, congratulations, survey completed. Uh, 0.15 dollar has been added to your account. অর্থাৎ দেখতে পেলেন যে এই সার্ভেটি করতে আমার কতক্ষণ সময় গিয়েছে মিনিমাম কিছু টাইম যে সময়টুকু আপনি সময়টুকু আপনি গসিপ করেন বা বিভিন্ন ধরনের টাইম ক্লিন কাজ করেন সেগুলো না করে আপনি যদি এই কাজগুলো করেন নিশ্চিত আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সো এই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ডলারটি অ্যাড হয়েছে কিনা সেটি একটু দেখা যাক দেখতেই পেলেন যে আমার প্রথমেই ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো এরপরে জিরো পয়েন্ট সিক্স সিক্স এরপরে বাকিটা অ্যাড হওয়ার পরিপ্রেক্ষিতে আমার এতটুকু হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে সার্ভে করলে যে পেমেন্ট পাওয়া যায় সেটি অবশ্যই আপনি নিশ্চিত হলেন এবার পেমেন্ট মেথডটা আমি দেখাচ্ছি জাস্ট আপনাকে একটু স্ক্রলিং করে চলে আসতে হবে নিচে তার আগে আরেকটি জিনিস দেখাচ্ছি সেটি রেফারেল কিভাবে করবেন সেটি রেফারেল লিঙ্কটা অলমোস্ট কিন্তু দেয়াই রয়েছে প্রথমেই সুতরাং আপনি রেফারেল লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় প্রোভাইড করবেন যে জিরো পয়েন্ট টেন ডলার করে আপনি প্রতি রেফারেলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন per referral for your first twenty five referrals twenty five referral করে এবার চলে আসছে কীভাবে আপনি এখান থেকে পেমেন্টটা নেবেন সো পেমেন্ট নেওয়াটাই হচ্ছে সবচেয়ে মেইন কাজ অনেকে প্রশ্ন করেন যে এখানে পেমেন্ট মেথডটা কী হবে বা পেমেন্ট কীভাবে নেওয়া যায় সুতরাং এখানে পেমেন্ট সিস্টেম হচ্ছে পেমেন্ট সেটিংসে যখন আমি ক্লিক করলাম তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে পেপল এর পেপল অ্যাড করতে বলেছে আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলের মধ্যে একটি ভ্যালিড পেপল অ্যাকাউন্ট বা ভেরিফাইড পেপেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আমি দেখিয়েছি যদি মোটামুটি আপনি উড্র নিতে চান অর্থাৎ মিনিমাম কিছু উড্রো নিতে চান তাহলে অবশ্যই সেই সাইপ্রাসের করা ইমেল সাইপ্রাসের সাইপ্রাস কান্ট্রি ইউজ করে আপনি অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে একটি পেপল অ্যাকাউন্ট সো এখানে উইড্রো করতে হলে মিনিমাম দুটো অপশন রয়েছে প্রথমত আপনি যদি বিশ ডলার উইড্রো নিতে চান তাহলে অবশ্যই আপনার ওয়ান ফিফটি প্লাস রেফারেল থাকতে হবে এরপর যদি আপনি কোনো রেফারেল ছাড়াই উইড্রো নিতে চান তাহলে অবশ্যই আপনি থার্টি ডলার আপনাকে এখান থেকে অবশ্যই আর্নিং করতে হবে by hook or by crook so এখানে এক কথায় বলা যায় যে আপনি সার্ভে করে করে যদি নিশ্চিত কিছু ইনকাম জেনারেট করতে পারেন সেগুলো আপনি ইনভেস্ট করে কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং এখানে সাবমিট ভিডিও ভিডিও কিন্তু সাবমিট করার অপরচুনিটি কিন্তু রয়েছে সো আপনি এখানে ভিডিও যদি সাবমিট করতে পারেন সো আপনি আপনার আর্নিং করতে পারেন এখানে zero point three five dollar এই যে এখানে অপশন দেওয়া রয়েছে সাবমিট ইয়ার ভিডিও আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই সেটিকে কাজে লাগিয়ে তাদের এই পেইডারা ডট কম এর উপর একটি রিভিউ তৈরি করবেন যেটি অসাম হবে এবং যতবারই সেটি সিন হবে তত ততবারে কিন্তু আপনি এখানে zero point three five dollar earning generate করতে পারবেন এবং সার্ভের জন্য এখানে নির্ধারিত পেমেন্টটি কিন্তু দেয়াই রয়েছে এবং এখানে কুইজ এডিটরের জন্য রয়েছে জিরো পয়েন্ট থার্টি ডলার এরপর কোটা কোটা পয়েন্টসের পয়েন্টের জন্য রয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি ডলার এরপর পেমেন্টের জন্য রয়েছে জিরো পয়েন্ট টু অনেকগুলো অপশন কিন্তু এখানে রয়েছে আশা করি যে কোনো একটি অপশন আপনি এখান থেকে ইউজ করে ফেলতে পারবেন যদি আপনি নিউ নিউবি বা বিগেনার হয়ে থাকেন আপনাকে আমি অনুরোধ জানাবো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি তৈরি করবেন এরপর প্রোফাইলটা সাজাবেন এরপর আপনি ধীরে ধীরে যখন কাজ শুরু করবেন তখন আপনি বিস্তারিত সব কিছু কিন্তু এখান থেকে জেনে যাবেন সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart and and if you click on this video and you'll get lords of earning related videos from here so এইখানে অনেকগুলো সার্ভে রিলেটেড এবং ক্যাপসা রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে আশা করি কোনো না কোনো ভিডিও আপনাকে আকৃষ্ট করবে সত্যি আপনি যেখান যে কোনো একটি ভিডিও দেখেই ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আর্নিং জেনারেট বার্নিং শুরু করতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি স্পেশাল অনুরোধ যেটি না বলে নয় সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ওপেন করা হয়েছে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং অলে ক্লিক দিয়ে রাখুন এ ধরনের অ্যামেজিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেয়ে পাওয়ার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন I'll catch you guys in my next video till then take care